আলোকিত পড়ি বই পড়ি আর তথ্য জানি গ্রন্থকারকে গুরু মানি ঘোষণা করা হয়েছে আর এই জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণাকে ধন্যবাদ আমাদের আজকের এই জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা এইভাবে মানে কি সব বিষয়ে খেলা সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে প্রশাসক শিক্ষা মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে পরিপূর্ণ মানুষ হয়ে বিকশিত